ভাই শুধু আমি ড্রাইভার একা না আরো লোক আছে আরে ভাই পঞ্চাশ বেশি কথা বলে তাই কি হয়েছে করোনা হয়েছে করোনা চিকিৎসা করা গেছিল হ্যাঁ কই Oh, Ganun ang em vào thì Thôi thôi Anh đã chơi 13 con là ba lắm Cậu đã mất No, no, no, no. <laughs> xong rồi kìa ba gọi là con mà lên giờ ba gọi là con mà lên sao lại ở đây đây rồi শুরু করছি গরম খেত আগুন চা খাইনি তো আমি না এই পাঁচ বছর আগে এই পাঁচ বছর আগে হয়ে গেলে ট্রেনের মধ্যে পাঁচ বছর বারবার খাই আচ্ছা, আচ্ছা। Gusto gorong jatuh. साठ रुपया था तो बना यार दिन ना दे होने कुत्ती गोरी काटे ताऊ जो भी तो हम और दे ही नहीं अच्छा देख लो ताऊ तुम ভেঙে যাবে ভগবানের দেবো না হ্যাঁ তুলার মধ্যে তুমি দাও হাতের কাছে চিনি চিনি লিয়া এই চাচা। এই, চিনি কম দিছে না, এখন চিনি দেয় না। দোস্ত নে, নাও, নাও, নাও।